আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সে বিষয় হচ্ছে রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন অধ্যক্ষ সিরাজদুল্লাহ এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন বহু আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজুদ্দুল্লাহ সহ ষোলো আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন এ সময় অধ্যক্ষ সিরাজ সৌহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা কান্নায় ভেঙে পড়েন তারা বারবার নিজেদের নির্দোষ দাবি করেন আদালত সূত্রে জানা যায় দশটা পঞ্চাশ মিনিটে অধ্যক্ষ সিরাজ সৌহ এই মামলার ষোলো আসামিকে প্রিজন ভ্যানে করে আদালত প্রাঙ্গণে আনা হয় বেলা এগারোটায় বিচারক মোহাম্মদ মামুনুর রশিদ এজলাসে উপস্থিত হয়ে মামলার রায় পড়া শুরু করেন টানা পনেরো মিনিট ধরে তিন পৃষ্ঠার রায়ের মূল অংশ পাঠ করেন তিনি এ সময় রায় শুনে অধ্যক্ষ সিরাজ সিরাজসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা কান্নায় ভেঙে পড়েন তারা বারবার নিজেদের নির্দোষ দাবি করেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ সিরাজুদ্দুল্লাহ নূর উদ্দিন শাহাদাত হোসেন শামীম সোনাগাজীর পৌর কাউন্সিলর মাকসুদুল আলম সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের জাবেদ হোসেন ওরফে শাহকাত হোসেন জাবেদ হাফেজ আব্দুল কাদের আফসার উদ্দিন কামরুন নাহার মণি উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা আব্দুর রহিম শরীফ ইফতেখার উদ্দিন রানা ইমরান হোসেন ওরফে মামুন মোহাম্মদ শামীম মাদেশার গভর্নিং বডির সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন ও মহিউদ্দিন শাকিল এদিকে রায় ঘোষণার সংবাদ শুনে কোর্ট চত্বরে আসামির স্বজনরাও আহাজারি শুরু করেন আদালত প্রাঙ্গণে আসামি হাফেজ আব্দুল কাদেরের বাবা আব্দুল কাশিম খান জাভেদ হোসেনের ভাই জাহেদ হোসেন নূর উদ্দিনের মা রাহেলা বেগম আব্দুর রহিম শরীফের মা নূর নাহার ও ইফতেখার উদ্দিন রানার বাবা জামাল উদ্দিন প্রকাশ্য এ রায়ের বিরোধিতা করেন তারা নুসরাত হত্যা মামলাটি মিথ্যা ও তাদের সন্তানদের বিনা দোষে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এ সময় আসামিদের স্বজনরা উচ্চস্বরে কাঁদতে থাকেন উল্লেখ্য গত সাতাইশে মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দুল্লাহকে আটক করে পুলিশ পরে ছয় এপ্রিল ওই মাদ্রাসার কেন্দ্রের সাইক্লোন সেল্টারে ছাদে নিয়ে অধ্যাক্ষের সহযোগীরা তার শরীরে আগুন ধরিয়ে দেয় দশ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত জাহান রাফি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ